হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি গত কিছুদিন আগে একটা মাইনিং সাইটের লিঙ্ক শেয়ার করেছিলাম আপনারা যারা জয়েন করেছিলেন বেশ কয়েকজন জয়েন করেছেন তাদের জন্যে তারা তাদের মধ্যে অনেকে হচ্ছে মিনিমাম ট্রেডিং যে অ্যামাউন্টটা সেটা মাইন্ড করে ফেলেছেন এবং উইথড্র দিয়ে ফেলেছেন বলে আমাকে জানিয়েছেন আপনারা কিভাবে সেটা দিয়ে ট্রেডিং করবেন আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখান থেকে আপনারা যে ক্রিপ্টোটা মাইনিং করবেন যে ইউএসডিটা মাইনিং করবেন সেটা যখন দশ ডলার হবে সেটা উইথড্র করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে নিতে পারবেন এবং ট্রেডিং অ্যাকাউন্ট থেকে সেই অ্যামাউন্টটা দিয়ে ট্রেডিং করে যেটা লাভ করবেন সেই সেই লাভটা এখান থেকে তুলতে পারবেন আপনারা যারা দশ ইউএসডিটি এখান থেকে উইথড্র করে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে নিতে পেরেছেন তাদের জন্য আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখান থেকে ট্রেডিং করবেন আর যারা এখনও জয়েন করেননি সাইটটাতে আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকেও জয়েন করতে পারবেন এবং প্রত্যেক দিন মাইনিং করতে পারবেন প্রতি চার ঘন্টা অন্তর অন্তর মাইনিং করে এখান থেকে আপনারা অ্যাসেট জমিয়ে এখান থেকে ট্রেডিং করতে পারবেন তবে কথা হচ্ছে এখানে শুধু ফিউচার ট্রেড করা যায় এখানে ফিউচার ট্রেডের মাধ্যমে আপনাকে প্রফিট অর্জন করতে হবে ফিউচার ট্রেডটা ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে কঠিন আপনারা ফিউচার ট্রেড কী যদি জানতে চান গুগলে একটু সার্চ দিবেন অথবা ইউটিউবে সার্চ দিবেন অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে একটু দেখে নেবেন কারণ এখানে ফিউচার ট্রেড নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিও অনেক লম্বা হবে তো আমি ফিউচার ট্রেডের দিকে যাচ্ছি না আজকে আমি শুধুমাত্র দেখিয়ে দেবো আপনারা এখান থেকে কিভাবে ট্রেড করবেন এবং ট্রেডের সিগনাল আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে পাবেন টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে আপনি আপনার সমস্যা জানাতে পারবেন আমাদের অ্যাডমিন ফ্রি হলে আপনার প্রশ্নের উত্তর দেবে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো নিয়ে জয়েন হয়ে নেবেন তো যারা মোটামুটি মাইনিং করে ফেলেছেন দশ ডলার প্লাস বা দশ ডলার তারা এখান থেকে আশা করছি আমি উইথড্র করে ফেলেছেন তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কিভাবে দশ ডলার হয়ে গেলে উইথড্র দিবেন সেটার জন্যে আপনাদের প্রথমেই যখন আপনারা লগ করবেন আপনাদের সামনে মাইনিং ড্যাশবোর্ডটা ওপেন হয়ে থাকবে এখান থেকে আপনারা এই যে উইড্রো সেকশনটা দেখতে পাচ্ছেন এটা আমার দেখতে পাচ্ছেন এখন কিছুটা কালো হয়ে আছে এইখান থেকে এই এই অপশনটা যখন আপনার দশ ডলার হয়ে যাবে তখন এই অপশনটা নীল হয়ে যাবে বা একটু বেশি ব্রাইট হয়ে যাবে সেইখানে ক্লিক করলে আপনাদের উইড্রোটা কমপ্লিট হবে তবে তখন আপনাদের মাইনিং যদি চলতে থাকে তাহলে এই অপশনটা এখন আমার যেরকম দেখাচ্ছে এরকমই দেখাবে মাইনিং সেশন শেষ হলে আপনাদের এই অপশনটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং তখন এখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাসেটটাকে উইথড্র করে নিতে পারবেন তো উইথড্র করে নেওয়ার পরে সেটাকে আপনারা আপনাদের এই ওয়ালেট অপশনের মধ্যে গিয়ে দেখবেন কত আপনাদের উইথড্র হলো এখান থেকে ট্রেডিং অ্যাকাউন্টে উইথড্র দেওয়ার জন্য কোনো চার্জ কাটা হয় না এই ওয়ালেট অপশনটার মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন আপনার কত অ্যাসেট আছে এরপরে ট্রেডিং করার জন্য সেই অ্যাসেটটা দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে অ্যাসেটটা আপনি উইথড্র করেছেন সেইটাকে আপনারা ইউজ করবেন আপনার ট্রেডিংয়ের জন্য সেই জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে আপনার এখানে ট্রেডিং অপশনটাতে এই যে ট্রেডিং অপশন এটাতে ক্লিক করে দিবেন ট্রেডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ট্রেডিং অপশনটা চালু হয়ে যাবে ট্রেডিং অপশনটা দেখাবে ট্রেডিং ড্যাশবোর্ড দেখাবে মার্কেট দেখাবে এখানে আপনি যে টোকেনটার উপরে ট্রেড করতে চান দেখতে পাচ্ছেন প্রথমে এখানে রয়েছে বিটিসি ইউএসডিটি বিটিসি ইউএসডিটি তারপরে রয়েছে ইথারিয়াম ইউএসডিটি তারপরে রয়েছে রোজ ইউএসডিটি এরকম অসংখ্য কয়েন ইউএসডিটি পেয়ারে এখানে ট্রেড করা যায় অর্থাৎ আপনি যেখান থেকে যে ইউএসডিটিটা আর্ন করেছেন যেটা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে আপনি উইথড্র করেছেন সেটা দিয়ে এখান থেকে আপনারা বিভিন্ন কয়েনে বা টোকেনে ট্রেড করতে পারবেন এই ট্রেডিং সিগনালটা কোন টোকেনে ট্রেড করবেন কত স্টপ লস দিবেন কত প্রফিট দিবেন সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওটার একটু পরের দিকে স্টপ লস ট্রেডিং কী সেটাও আমি আপনাদেরকে uh, বোঝানোর চেষ্টা করব ভিডিও দেখতে থাকুন uh, uh, এখানে আপনার যে টোকেনটা আপনি ট্রেড করতে চান যেটা আপনি সিগনাল পেয়েছেন বা যেটা আপনার পছন্দ হয় সেটার উপরে ক্লিক করবেন আমি সাপোজ ধরে নিচ্ছি এখান থেকে আপনি রোজ ইউএসডিটিতে ট্রেড করবেন আমি ইতিমধ্যে একটা সিগনাল দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে সেখানে কেউ কেউ ট্রেড করছে এখানে ট্রেড করার জন্য আপনাকে সেই কয়েন্টের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে সামনে এরকম ট্রেডিং ড্যাশবোর্ড ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে বাইতে ক্লিক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বাটন রয়েছে বাই এই বাইতে ক্লিক করে দিবেন বাইতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে বাই পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে আপনার by default wallet invest select করা থাকবে থির অর্থাৎ ইউএসডিটি যেটা তারপর এখানে অ্যামাউন্টটা বসাবেন মিনিমাম টেন ডলার এখানে টেন ডলারের নিচে আপনি দিতে পারবেন না তারপর এখানে লেবারেজটা সিলেক্ট করবেন এই লেভারেজটা খেয়াল রাখবেন যেহেতু এটা ফিউচার ফিউচার ট্রেড এখন মার্কেটের অবস্থা ভালো না নামা করছে এখানে আপনারা কোনো অবস্থাতে থার্টি দিবেন না থার্টি দিলে যদি আপনার প্রফিট হয় হিউজ পরিমাণ প্রফিট হবে আর যদি লস হয় একবারে আপনি আপনার সব অ্যাসেটটুকু হারাবেন তো এখান থেকে আপনারা যেটা করবেন আমি সাজেস্ট করবো একবারে টেনে কিনে নিয়ে আপনারা মিনিমাম লেভারেজটা দিবেন অর্থাৎ ফাইভ এক্স ফাইভ এক্স লেভারেজটা দিবেন পাঁচ গুণ প্রফিট এটা আপনি করবেন করার পরে এটা আপনি আপনার পছন্দ মতো করতে পারেন তবে আমি সাজেশন করলাম ফাইভ এক্স করার পরে এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম এখানে যা আছে থাকবে কমিশন এগুলা দেখার দরকার নেই নিচে এখানে দেখতে পাবেন টেক প্রফিট নামে একটা অপশন রয়েছে এই টেক প্রফিটটা এটা একটু ভালো মতো খেয়াল করুন টেক প্রফিটে যাবেন আপনি টেক প্রফিটে এখানে দেখবেন বাই ডিফল্ট অফ লেখা আছে আপনি জাস্ট এর এই অফের উপরে ক্লিক করবেন বা ওর পাশে যে আইকনটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই টেক প্রফিটের একটা অপশন আছে বড় লেখা দেখছেন এটা জাস্ট অন করে দিবেন আমি অন করে দিচ্ছি অন করে দেওয়ার পরে এখানে by default take profit plus three USDT লেখা থাক আছে অর্থাৎ আপনি যে অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন এর থেকে যখন প্লাস থ্রি ইউএসডিটি অর্থাৎ আপনি যদি টেন ইউএসডিটি ইনভেস্ট করে থাকেন এর সাথে যখন তিন ইউএসডিটি যোগ হবে তখন এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে তবে দশ ডলার দিয়ে তিন ডলার ইনকাম করা খুবই কঠিন ব্যাপার এটা আমার চোখে কোনোভাবেই আমার কাছে কোনোভাবেই করার মতো একটা কাজ মনে হয় না এখানে আপনারা টেক প্রফিট আমি সাজেস্ট করব সর্বোচ্চ টেক প্রফিট দিবেন অন ইউএসডিটি যত কম দিতে পারেন তত ভালো অল্প অল্প করে কাজ করে আমরা হচ্ছে এগিয়ে যেতে চাই আস্তে আস্তে আমাদের দশ ডলার থেকে এখান থেকে এখান থেকে দশ ডলার দিয়ে আমরা সবাই কিছু না কিছু প্রফিট বের করতে চাই আমিও চাই আপনারা সফলতা পান আপনারা সফলতা পেলেই আমার সফলতা এখানে টেক প্রফিট আপনি সর্বোচ্চ এক ডলার দিবেন আর কম দিতে চাইলে খুবই ভালো তবে কখনো এর চেয়ে বেশি দিবেন না কারণ তিন ডলার প্রফিট হতে হতে আপনার দেখা গেল মার্কেট যদি আবার ডাউনে আসে তখন আপনার অনেক বেশি নেমে গেল তখন আপনার অ্যাসেটগুলো চলে গেল তিন ডলার হতে অনেক সময় লাগবে হতে পারে এক ডলার হতে খুব কম সময় লাগবে খুব তাড়াতাড়ি আপনি এক ডলার এখান থেকে গেইন করে ফেলতে পারলেন তখন মার্কেট আবার নিচে আসলো আপনার কোনো সমস্যা থাকলো না কারণ আপনি অলরেডি সেখান থেকে এক ডলার প্রফিট করে ফেলেছেন পরবর্তীতে আপনি অন্য কোনো টোকেনে আবার ইনভেস্ট করতে পারবেন তো এটা হচ্ছে টেক প্রফিট নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টপ লস রয়েছে এই স্টপ লসেরও একইভাবে এই বাটনটাতে ক্লিক করে দিবেন বাটনটাতে ক্লিক করার পরে ওইটা অপশনটা অন হয়ে যাবে এবং এখানে আপনাকে দেখাচ্ছে কত মাইনাস গেলে অর্থাৎ আপনি দশ ডলার ইনভেস্ট করেছেন আপনি কি চান কত পর্যন্ত মাইনাস গেলে আপনার অ্যাসেটটা সেল হয়ে যাবে অর্থাৎ আপনি যদি এখানে স্টপ লস না দেন তাহলে হতে পারে আপনার পুরো অ্যাসেটটাই একবারে চলে যেতে পারে যেহেতু আপনি লেভারেজ ফাইভ পার্সেন্ট দিয়েছেন খুব কম মানে খুব বেশি আপনার এখানে স্টপ লস রাখা ঠিক হবে না এখানে স্টপ লসও সর্বোচ্চ এক ডলার দিবেন এর থেকে আরও কম মানে আমি হয়তো আমার দশ ডলার আছে আমার যখন এটা নয় ডলারে নেমে যাবে দাম কমতে কমতে তখন সেল হয়ে যাবে আমি এর বেশি রিস্ক নিতে চাই না তো এখানে এক ডলার স্টপ লস দিয়ে জাস্ট সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এখানে আপনার আর কোনো কাজ নেই আমাদের stop loss take profit save করা হয়ে গেছে এখান থেকে জাস্ট এবার আমরা কনফার্ম বাইতে ক্লিক করে দিব কনফার্ম বাইতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যখন এখানে ইউএসডিটি থাকবে অবশ্যই আপনার ইউএসডিটি আছে যারা ট্রেড করতে চাচ্ছেন আমি মনে করছি তখন হচ্ছে আপনার এখান থেকে ট্রেডিংটা অলরেডি শুরু হয়ে যাবে এবং বাই সেল নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনার এখানে বসে থাকতে হবে না অটোমেটিক্যালি সেল হবে যদি আপনার প্রফিটের উপরে যায় তাহলে যেটা আপনি টেক প্রফিট দিয়েছেন তাহলে সেল হয়ে যাবে এবং আপনার প্রফিটটা আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে এবং যদি নিচে যায় তাহলে নিচে সেল হয়ে যাবে আপনার যেটুকু কাটার কথা সেটুকু কেটে भी আমার যেহেতু ব্যালেন্স নেই এখানে তাই আমার ট্রেডটা সাকসেসফুলি হয়নি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম তো এইভাবে আপনারা কাজ করতে থাকুন আর কোথায় সিগনাল পাবেন কি টোকেন কিনবেন এটার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকুন টেলিগ্রাম চ্যানেলে আপনারা কোনো কথা বলতে পারবেন না সেখানে হয়তো শুধু আপনারা সিগনালগুলো পাবেন এবং আপনাদের সমস্যার কথা আমাকে জানাতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে দুইটার লিঙ্কই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখানে থাকবে সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন এবং আমার একটা সাইট রয়েছে ব্লগার সাইট যেখানে আমি হচ্ছে অনেক ধরনের প্রিমিয়াম সফটওয়্যার এবং প্রিমিয়াম ডিজাইন গ্রাফিক্স ডিজাইন সহ আরও অনেক কিছু অনলাইনের সেখানে দিয়ে রেখেছি বা আস্তে আস্তে আপডেট করছি আপনারা সাইটটা ঘুরে আসতে পারেন সেখান থেকে আপনারা আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সিবি বা ওয়ার্ড ফাইল যে কোনো ফাইল আপনারা সেখান থেকে আপনার ইচ্ছা মতো ফ্রিতে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আমার সাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনারা কাজ করতে থাকুন আশা করছি যদি ঠিকঠাক মতো মাথা ঠান্ডা রেখে কাজ করেন ধৈর্য রাখেন তাহলে ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট করা সম্ভব সম্ভব এবং এখানে আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে যারা প্রফিট করতে পারবেন না হতাশ হওয়ার কিছু নেই এখানে আপনি কিছু ইনভেস্ট করেননি শুধু কিছু কিছু সময় ইনভেস্ট করেছেন এখান থেকে আপনি ট্রেডিংটা শিখতে পারছেন ট্রেডিংটা এখান থেকে শিখুন তো আস্তে আস্তে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব একসাথে এবং সেখান থেকে ভালো প্রফিট আপনারা অবশ্যই করতে পারবেন আর যেটাই করবেন নিজেও যথেষ্ট পরিমাণ রিসার্চ করবেন একজনের উপরে ভিত্তি করে শুধু শুধু শুধু কাজ করা ঠিক হবে না হতে পারে যে আপনি যেটা চিন্তা করলেন সেটা আমার মাথায় আসেনি আপনারটা ঠিক হতে পারে নিজে রিসার্চ করুন নিজের ইচ্ছায় এবং নিজে বুঝে শুনে ট্রেড করুন সফলতা অর্জন করুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন